আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি খুব অল্প সময়ের ভিতরে মাত্র দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনি অর্ডার পেতে পারেন এর জন্য আপনাকে কি কি কি কাজ করলে আপনি খুব দ্রুত অর্ডার পাবেন নতুন সেলাররা আসার কারণে ফাইবার একটু কাজের চাপটা একটু বেড়ে গেছে মানে কমে গেছে ফাইবারের বায়ারদের তুলনায় একটু কাজটা কম আছে তারপরেও আপনি যদি নিয়মিত কাজ করেন এইখানে তাহলে আপনি কিন্তু অর্ডার পাবেন মাসবি পনেরো দিনের ভেতরে আমার ক আপনার আমার যতগুলো অ্যাকাউন্ট আছে তার মধ্যে আমার আমি আমার অনেকগুলো অ্যাকাউন্ট একদম নতুন অ্যাকাউন্টগুলোতে আমি যখন কাজ শুরু করি দশ থেকে পনেরো দিনের ভিতরে আমার অর্ডার চলে আসে মাস্ট বি এর জন্য আমি যে জিনিসগুলো ফলো করি সেটা হচ্ছে আপনারা ফলো করতে পারেন ধরেন আমার গিকের ব্যানারগুলো সব থেকে মানে সবার থেকে একদম আলাদা আমার আমাকে যারা চিনেন তারা অবশ্য জানেন আমি গিকের ইমেজগুলো নিয়ে অনেকটাই কাজ করি খুব ভালোভাবে কারণ আপনারা যদি গিকের ব্যানার্স ব্যানার বানাইতে যদি বা গিকের ইমেজ বানাইতে যদি আপনাদের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা একজন ভালো গ্রাফিক ডিজাইনার দিয়ে ব্যানারগুলো বানায় নিতে পারেন তাহলে আপনার ব্যানারগুলো ইউনিক হলে ফাইবার কিন্তু আপনাদেরকে প্রথম দিকে ঠেলে দিবে ঠিক আছে তো এর মাধ্যমে আপনি কিন্তু বায়ারের চোখে যখন আপনার ব্যানারটা ভালো হবে ধরেন এখানে দেখেন মোটামুটি অনেকগুলো ব্যানার আছে দেখছেন এখানে কিন্তু সবচেয়ে ইউনিক ব্যানার লাগতেছে কিন্তু এই ব্যানারটা দেখছেন একদম ইউনিক লাগতেছে তারপরে দেখেন কোনটা লাগে আমার চোখে এটা লাগতেছে তারপরে এটা লাগতেছে মোটামুটি চোখে ধরে আর কি এটাও খারাপ না কালোর ভিতরে আরগুলো কিন্তু কিন্তু ভালো লাগতেছে না ঠিক আছে তো আপনাকে যখন ব্যানারটা বানাতে হবে তখন মাস্ট বি আপনাকে একটা জিনিস ফোকাস করতে হবে সেটা হচ্ছে আপনি যে সার্ভিসটা দিবেন ধরেন আমরা এখানে ইনস্টাগ্রাম প্রমোশন বা ইনস্টাগ্রাম মার্কেটিং যাই বলি না কেন তো এখানে আমি সার্ভিসটা কি আমার সার্ভিসটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের উপরে তো আমরা যখন কাস্টগুলো করব তখন আমাদের এখানে আমাদের যে সার্ভিসটা থাকবে সেই সার্ভিসটা আমরা সব থেকে বড় করে লিখব আর আমাদের ব্যানারটা একটু কালার কালার কম্বিনেশন যেন একটু ভালো থাকে সেটার উপর অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে প্রথম অবস্থায় আপনাকে ব্যানারটার দিকে ফোকাস করতে হবে বেশি কারণ আপনি ব্যানার যদি খুবই খারাপ হয় তাহলে কিন্তু আপনার গিগ র্যাঙ্কিংয়ের দিকে আসবে না দেন আপনি কিন্তু অর্ডার পাওয়ার চান্স কিন্তু খুবই কম দ্বিতীয় স্টেপে যদি আমরা আসি সেটা হচ্ছে আপনাকে অবশ্যই বায়ার রিকোয়েস্ট করতে হবে প্রতিদিন কিভাবে বায়ার রিকোয়েস্ট করা যায় সে ভিডিও আমাদের ইউটিউবে পেয়ে যাবেন অথবা আপনি buyer request Fiverr buyer request লিখে সার্চ করলে আপনারা অনেক বায়ার রিকোয়েস্ট পাবেন ইউটিউবে ওইখান থেকে আপনি কালেক্ট করে আপনি কিন্তু বায়া সুন্দর করে একটা বায়ার রিকোয়েস্টের ফর্মেট তৈরি করে রাখতে পারেন যাতে আপনার পরবর্তীতে কাজে লাগতে পারে আপনি যেন দুই থেকে তিন মিনিটের ভিতরে বায়ার রিকোয়েস্টগুলো সেন্ড করতে পারে দেখা যায় যে পঞ্চাশ জন বায়ার রিকোয়েস্ট করছে তারপরে আপনি এক পঞ্চাশ জনে যায় বায়ার রিকোয়েস্ট করলেন তাহলে কিন্তু আপনার বায়ার রিকোয়েস্টটা বায়াররা দেখবে না কারণ পঞ্চাশ জনের উপরে বায়ার রিকোয়েস্টের বায়ারদের কাছে যায় না তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি বায়ার রিকোয়েস্টটা করলে লাভটা কি হবে ধরেন আপনি বায়ার রিকোয়েস্ট করলেন আপনার গিকে অর্ডার করলো না বা আপনার সাথে আপনার গিকটা পছন্দ হলো না তারপরে কিন্তু আপনার গিকটা রিসার্চ করতে দেখতে আসবে সেলারটা কীরকম দেখি কাজটা করতে পারবে কিনা এতে কি হবে এতে আপনার লাভটা হবে আপনার গিকটা থেকে একটা ইমপ্রেশন পাইলেন দেন একটা ক্লিক পাইলেন যেটার মাধ্যমে তোমরা ইজিভাবে কিন্তু র্যাঙ্কিংয়ের দিকে চলে আসতে পারো তোমাদের উদ্দেশ্য থাকবে তোমার গিক যেন তোমার বায়াররা তুমি যে দশটা করে বায়ার রিকোয়েস্ট করতে হবে মাস্ট বি দশটা করে বায়ার রিকোয়েস্ট করতেই হবে করতেই হবে করতে হবে না হলে কিন্তু আপনার র্যাঙ্ক করবে না বায়ার রিকোয়েস্ট যারা করে তাদের গিগ সবসময় র্যাঙ্কিংয়ের দিকেই থাকে কারণ হচ্ছে বায়ার রিকোয়েস্টের মাধ্যমে লাভ হয় মানে আপনার একটা বায়ার আপনার কাছে চলে আসবে দেন ওইখান থেকে আপনার গিকগুলো দেখবে দেখার ফলে কিন্তু আপনার এখান থেকে র্যাঙ্কিংয়ের দিকে চলে যাবেন ঠিক আছে এটা না করলে কিন্তু আসলে হবে না বায়ার রিকোয়েস্ট আপনাকে দ্বিতীয় নাম্বারে রাখছি এই জন্য আপনাকে বায়ার রিকোয়েস্ট মাস্ট বি করতে হবে আর অবশ্যই যখন আপনাকে ফাইবারে যখন আপনি গিক পাবলিশ করবেন তখন মাস্ট বি আপনাকে একটা ফাইবার এক্সটেকশন যেটা আমরা রিলোডার বলে থাকি বা অটো রিলোডার যেটার মাধ্যমে আপনাকে রাত দিন চব্বিশ ঘন্টা রবটে কিন্তু অ্যাক্টিভ থাকাবে এরকম কিছু আপনাদেরকে ইউজ করতে হবে তো আমার যেহেতু আমি এখানে আছে আমি নিজেও ইউজ করি আপনারা অবশ্যই পাঁচ মিনিট দিয়ে ইউজ করবেন নইলে আপনারা একটু সমস্যায় পড়তে পারেন তো এটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে দ্বিতীয় তৃতীয় নাম্বার হচ্ছে আপনাকে মাস্ট বি খুব ভালোভাবে আপনাকে মার্কেটিংটা জানতে হবে তো আপনাকে কি কি মার্কেটিং করতে হবে আপনাকে মার্কেটিং করতে হবে টুইটারে রিটুইট করতে হবে আপনার গিকটাকে রিটুইট করতে হবে হয়তো বড় বড় মানে যেখানে মানুষের আনাগোনা আছে ধরেন ডোনাল্ড ট্রাম্পের পেজে যায় যদি আমি একটা এস এম এস করি তাহলে কিন্তু বা একটা রিটুইট করি তাহলে কিন্তু ওইখানে ডোনাল্ড ট্রাম্পের যত লোক আছে তা আমার পরে যারা কমেন্ট করবে বা রিটুইট করবে বা রিটুইটগুলো পড়বে তারা কিন্তু দেখতে পারবে তো এখান থেকে কি হবে যদি আপনার সার্ভিসটা ইন্টারেস্টেড হয় তাহলে কিন্তু এখান থেকে অর্ডার পাওয়ার একটা অপরচুনিটি থেকে যায় তো এরপরে যদি আপনি করেন সেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিংটা করতে পারেন ইনস্টাগ্রামে আপনাকে যেটা করতে হবে আপনার নিজের নামে ডিজিটাল মার্কেটিং অথবা এজেন্সির নাম করে আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে বিজনেস অ্যাকাউন্ট ওখানে আপনাকে ডেলি বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করবেন দেন ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির উপরে যারা আছে তাদেরকে আপনাকে ফলো করতে হবে মানে ডিজিটাল মার্কেটিংয়ের ধরেন এজেন্সি লিখলে ইউএসের এজেন্সি লিখবেন ডিজিটাল মার্কেটিং ইউএসসি এজেন্সিগুলো পেয়ে যাবেন ওই এজেন্সির গ্রুপে মানে ওই এজেন্সির ফলোয়ারেতে যারা যারা আছে আপনি তাদেরকে কানেক্ট করবেন কানেক্ট করলে যেটা হবে এখান থেকে তাদের থেকে একটা অর্ডার পাওয়ার একটা অপরচুনিটি থাকবে তো আমরা যেটা করি সবাই আমরা এক ঘোরামে আমরা ফেসবুক গ্রুপগুলোতে পোস্ট করি এতে কোনো লাভ হয় না ফেসবুক বাইসেল গ্রুপ এগুলোতে কিন্তু আমরা আমাদের গিকগুলো প্রমোট করি তো এটাতে আমাদের আসলে কোনো লাভ হয় না এটাতে আরও স্পামিং হয় তো স্পামিং করার কোনো দরকার নাই আপনাকে ফেসবুকে মার্কেটিং করার কোনো প্রয়োজন নাই তো আপনি যেটা করতে পারেন যদি মার্কেটিং করতে চান তাহলে আপনাকে ফেসবুকের কিছু সিস্টেম আছে ধরেন ওইগুলো থেকে আপনি পোষাতে পারেন ধরেন বড় বড় গ্রুপ আছে যেমন পেজ আছে যারা বিজনেস করতেছে তাদের কিন্তু আপনি তাদেরকে এস করতে পারেন অথবা ইনস্টাগ্রামে তাদেরকে ফলো করে কিন্তু এস করতে পারেন তো এখানে কিন্তু ফেসবুকে যদি এস এম এস করতে চান বা কমেন্টিং করতে চান তাহলে কিন্তু করতে পারেন এখানে দেখেন ক্যাট লাভার ডক লাভার অনেকগুলো গ্রুপ পাবেন যেটার মাধ্যমে কিন্তু আপনারা যদি প্রচার করেন ধরেন এই যে ক্যাট লাভার গ্রুপ এখানে ইউএসএ ইউএসএর মানুষগুলা কিন্তু অ্যাকুরেট মানুষগুলা কিন্তু আছে যারা কুকুর প্রেমী অথবা বিড়াল প্রেমী তারা কিন্তু এখানে থাকে দেখছেন একদম রিসেন্ট এরা কিন্তু সবগুলোই দেখতে পারবেন এটা কিন্তু বাইরের লোক দেখছেন সবগুলোই বাইরের লোক এটা সবগুলো এদের নিচে যদি কমেন্ট করেন অথবা তাদেরকে যা যদি ফ্রেন্ড বানিয়ে তাদেরকে বলেন যে আমি এইগুলো সার্ভিস দিতেছি যদি তোমার যদি কোনো কাজ থাকে বা তোমার ফ্যামিলি বা তোমার আদার্স ফ্রেন্ডদের যদি কোনো কাজ থাকে আমাকে দিতে পারো আমি তোমাদেরকে এ বিষয়ে হেল্প করতে পারবো তাহলে এখানে এই যে এগুলো রিয়েল অনেকগুলো গ্রুপ পাবেন লাখ লাখ গ্রুপ পাবেন সমস্যা নাই এগুলো গ্রুপে অ্যাকুরেট মানুষ থাকে দেখেন একটু খেয়াল করেন দেখছেন সবগুলো হচ্ছে বাইরের লোক আর আমরা যেটা করি আমরা ফেসবুক গ্রুপে যায় এস এম এস মানে আমাদের ফাইবারের গিকগুলো প্রমোট করি তো আপনি যদি প্রমোট করতে হয় ফেসবুকে এইগুলা মেসেঞ্জার বা এই আপনার মেসেজ বা কমেন্টিং করতে পারেন কিন্তু খুবই বেশি করবেন না তাহলে কিন্তু স্পামিং হবে তো এরপরে যদি আপনি করতে চান সেটা হচ্ছে লিঙ্কডিং মার্কেটিং লিঙ্কডিং মার্কেটিংয়ের উপরে আমাদের ক্লাস আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো লিঙ্কডিং মার্কেটিংয়ে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় খুব প্রফেশনাল মানের অ্যাকাউন্টটা করে তারপরে আপনাকে যেটা করতে হবে বাইরের লোকদেরকে আপনাকে কানেক্ট করতে হবে কানেক্ট করে ওইখানে অনেক ধরনের গ্রুপ পাবেন আপনি মানে বাইরের গ্রুপগুলো কিন্তু ইজিভাবে পেয়ে যাবেন ওই গ্রুপের মাধ্যমে কিন্তু আপনার গিকটা প্রচার করে নিতে পারেন তাহলে কিন্তু আমার অনেক স্টুডেন্ট আছে তারা শুধু এই লিঙ্কডিং মার্কেটিং করেই কিন্তু অনেক বায়ার কালেক্ট করে শুধু লিঙ্কডিং থেকেই আর লিঙ্কডিং আমরা যারা ফ্রিলান্সিং করি বা ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো প্রোভাইড করি তারা কিন্তু জানে সবাই লিঙ্কডিং মার্ক লিঙ্কডিং হচ্ছে বায়ারের খনি ঠিক আছে তো কেয়ারফুল তো আপনাকে অবশ্যই লিঙ্কডিং মার্কেটিংটা জানতে হবে আমাদের ভিডিওটা দেখলে কিন্তু লিঙ্কডিং মার্কেটিংটা করতে পারবেন আমাদের টুইটারের ভিডিওটা দেখলে কিন্তু টুইটার মার্কেটিংটা শিখতে পারবেন পিন্টারেস্টের ভিডিওটা দেখলে কিন্তু ফ্রিতে শিখতে পারবেন আমাদের ইউটিউবে সবগুলো পাবলিশ করা আছে একটু দেখে নিতে পারেন এগুলো করে নিতে পারেন তো লিঙ্কডিংয়ের ভিতরে যদি আপনি মার্কেটিংটা করেন তাহলে আপনার মনে হয় বেটার হবে আর তাদেরকে ডাইরেক্ট এস এম এস করতে পারেন ফ্রেন্ড বানাইতে পারেন প্রতিদিন গুড মর্নিং এগুলা প্রোভাইড করতে পারেন যাতে তারা মানে আপনার প্রতি একটু আস্থা তৈরি হয় তো এরপরে যদি আপনি মার্কেটিং করেন সেটা করতে পারেন কোরাতে অথবা করতে পারেন হচ্ছে ডিডিট অ্যান্ড ইন্টারেস্ট মার্কেটিং ইডিটে আসলে সবচেয়ে আমরা যেমন ফেসবুক ইউজ করি ইডিটে কিন্তু খুবই জনপ্রিয় মাধ্যম আছে ইডিট তো আপনি কিন্তু ইডিটের মাধ্যমে কিন্তু মার্কেটিংটা করতে পারেন তো ইডিটে কিন্তু আপনি যদি প্রতিদিন লিঙ্ক বিল্ডিং করেন তাহলে কিন্তু এখান থেকে কাজ পাবেন আপাতত আপনি যদি প্রথম অবস্থায় এগুলো কিছু না বোঝেন আপনি শুধু দশটা করে বাইরে রিকোয়েস্ট করে যাবেন তাহলে হয়ে যাবে এডিট মার্কেটিংটা যদি না করতে পারেন কোনো সমস্যা নাই আপনি পরবর্তীতে একটা সময় এটা শিখে ফেলেন শিখে ফেলে নিজের জন্য কাজ করতে পারেন আর যদি আপনার ভিতরে এসিওর কাজের যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনারা করতে পারেন কারণ এসিওর লিঙ্ক বিল্ডিংয়ের কী পরিমাণ যে হেল্প করে এই মানে আমাদের গিকগুলো থেকে মানে ট্রাফিক আসলে কিন্তু আমাদের গিক র্যাঙ্ক করবে ঠিক আছে ট্রাফিক যদি না পান বা ভিজিটর যদি বাইরে থেকে না আসে তাহলে কিন্তু খুব একটা র্যাঙ্ক করে না র্যাঙ্ক করার অনেকগুলো মাধ্যম আছে ফাইবারে সবগুলো আসলে আজকে বলা সম্ভব না তো মানে দুই দিন দুই দিন ট্রাই করলে আপনার গিক ফার্স্ট থেকে এক নাম্বার থেকে তিন নাম্বার পেজে থাকবে এটা মাসবি যদি আমাদের বিষয়গুলো ফলো করে তো যাই হোক আজকে আমরা শুধু মানে বেসিক ধারণা পেলাম এগুলোই করে দেখতে পারেন যদি এর ভিতরে যদি কোনো প্রবলেম হয় বা করতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন কারণ আমরা প্রতি শুক্রবার শনিবার আমরা ফ্রি সাপোর্ট দিয়ে থাকি আমাদের ফেসবুক গ্রুপ আছে নাম হচ্ছে free support new life learning institute অথবা আমি দেখাচ্ছি আপনাদের তো এখানে আসেও কিন্তু আপনারা গ্রুপটা আপনারা ই নিতে পারেন এই যেখানে আছে আমাদের গ্রুপের নাম এটা হচ্ছে new life learning institute free support নতুন পুরাতন গ্রুপ এই গ্রুপ থেকে কিন্তু আপনারা সাপোর্ট নিতে পারেন তো আমাদের প্রতি শুক্রবার সাপোর্ট শনিবারে সাপোর্ট হয় নয়টার থেকে আপনারা এখান থেকে এসে আমাদেরকে জয়েন করে এস এম এস করে দিলেই কিন্তু আমরা আপনাদের সাথে কানেক্ট হয়ে যেতে পারবো আপনাদের জুমের মাধ্যমে ফ্রি সাপোর্ট দেওয়া হবে তো সবাইকে ধন্যবাদ আর যদি অবশ্যই আমার এই কাজগুলো করেন আপনার আশা করি মাস্ট বি আপনার দশ থেকে পনেরো দিন লাগবেই না তার আগে আপনি অর্ডারটা পাবেন আর যদি না পান তাহলে আপনার কাজে ভুল আছে তাহলে আপনি উল্টাপাল্টা কাজ করছেন কিন্তু এটা মাস্ট বি গ্যারান্টি দিতে পারি আমি একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি যদি এই কাজগুলো করে ফেলেন তো আপনি কিন্তু অর্ডার পাবেন আর আমরা জানি লিঙ্কডিংয়ে যদি আপনি কানেক্ট করেন বা ইনস্টাগ্রাম বা টুইটারে যদি ফলোয়ারগুলো গ্রো করতে থাকেন আপনাকে ফাইবারে কাজ করতে হবে না ফাইবারে কাজ করতে হবে না ফাইবারে অর্ডার পড়বে এর জন্য বসে থাকতে হবে না তো আপনাকে ওই ওইখান থেকে আপনি বাইরে কাজ করে শেষ করতে পারবেন না এরকম অপরচুনিটি থাকে তো অবশ্যই এগুলো বড় করতে থাকেন আর আর অবশ্যই আমার ভিডিওটা ফলো করে তাহলে হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ বলে আজকের মতো আমরা স্টপ করে দিচ্ছি